আজ ল্যাংটার মেলায় উপস্থিত হইলাম এখন হ্যাঁ Yeah. <laughs> কেউ মালা কত করে কত করে জড়ি দশ টাকা কম নাই হ্যাঁ আচ্ছা আনতে লন তো একটা লন ভাই ইউটিউবার নাকি হ্যাঁ ভাই নাম কি এসএসবি বিডি বাংলার চিত্রপুরী কোনো সাবস্ক্রাইবার নেই ইউটিউবার হয়েছে কি সাবস্ক্রাইবার লাগে সবাই চাইলে চ্যানেল চালু করতে পারে একটা আর একটা তো লাগবে এটা ওই ওইখান থেকে দেন তো দিই ওইখানে ওই যে কোনারে ওই যে আচ্ছা যে আচ্ছা, সোনালি কালারটা লোন দুইটা কিনলাম না ঠিক আছে মূল্য কিনবো

ভাই ডোল এগুলো কত করে চামড়াটা মাই চলা টিকিট দিয়ে আশি টাকা আপনার ইটা দরকার ওই আপনার চামড়াটা এই ছোটোগুলোই আশি টাকা না বড়ডি ها Thank you.